সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার গিক র্যাঙ্কিং কিভাবে করাবেন এবং গিক র্যাঙ্কিংয়ের মেথডগুলো কি কি এবং কিভাবে আমরা খুব সহজেই মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করে বা কিওয়ার্ড রিসার্চ করে আমরা গিক তৈরি করে আমরা খুব সহজেই ফাইবারে র্যাঙ্কিং করাতে পারি আমাদের গিক আমরা জানি যে ফাইবারের ভিতরে যদি গিগ র্যাঙ্কিংয়ে থাকে এক থেকে পাঁচ নাম্বার বা দশ নাম্বার পজিশনে যদি থাকে তারপরে কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি গিগ আপনাকে লিস্টিং বা গিগ কোনো পেজে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আসলে আপনি টিকে থাকতে পারবেন না বা অর্ডার পাবেন না তো আজকে আমি সেগুলো কভার করার ট্রাই করব আপনারা কিভাবে আপনারা গিক তৈরি করবেন বা গিকের টাইটেল কিভাবে দিবেন কিওয়ার্ড কোথা থেকে প্লেসমেন্ট করবেন বা কিওয়ার্ড কোথা থেকে আপনি রিসার্চ করবেন কোন টুলসের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারেন সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি তো এই ভিডিওটা করা হচ্ছে অনেকে আছে যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে গিক র্যাঙ্কিং ক্লাস করার জন্য তাদের জন্য আসলে এই ক্লাসটা করা হচ্ছে তা আশা করি যে আপনারা নতুন যারা আছেন তাদেরকে তাদের একটু হলেও উপকারে আসবে ক্লাসটা সম্পূর্ণ ক্লাসটা যদি আপনি ধৈর্য সহকারে করতে পারেন তো আজকে যে সার্ভিসটা আমি সার্চ করছি ফাইবার এখানে এসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এটা আমাদের অনেক বড় একটা কিওয়ার্ড তো এটা বড় কিওয়ার্ডের এটা অনেকে আছে অনেক ক্লায়েন্ট আছে অনেক ক্লায়েন্ট এটা আমি অনেকবার বলতেছি কারণ হচ্ছে এই ক্লায়েন্টেরা এই ধরনের কিছু কিছু বড় বড় ওয়ার্ড ব্যবহার করে যেমন কেউ কেউ বুঝতে পারে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখব না ম্যানেজার লিখব তো আমাদের এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে social media marketing and social media manager তো আমি যে টুলসটা ব্যবহার করছি গিক র্যাঙ্ক কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা কিওয়ার্ড বের করার জন্য সেটার নাম হচ্ছে আপনারা যদি একটু দেখেন ফাইবার কুইক ভিউ এক্সটেকশনটা কোথায় থেকে নামাবেন আমরা এই এক্সটেকশনটা কোথায় পাবো আমরা চলে যাব থ্রি ডট মেনুতে মেন মানে থ্রি ডট মেনু থেকে আমরা চলে যাব এক মোর টুলস মোর টুলস থেকে চলে যাব এক্সটেকশন এখানে আমরা ক্লিক করার পর আমাদেরকে এই নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ তো আমরা যেটা করব এটা আমরা মেন মেনুতে ক্লিক করব মেন মেনু থেকে ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটা লিখে আপনি সার্চ করবেন আমি যখন সার্চ করলাম তখন দেখতে পারবো যে আমার অ্যাপটা মানে আমার এক্সটেকশনটা প্রথমেই দেখাবে দেখেন fiber quick quick view okay fiber quick view এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অ্যাড করে নেবেন তাহলে হয়ে যাবে আপনি খুব সহজেই কিওয়ার্ড রিসার্চগুলো করতে পারবেন তো আশা করি এটা আপনারা অ্যাড করে নিতে পারবেন ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এবার আমি এখানে লেখার পরে এবার দেখেন তারা আমাকে মোটামুটি social media manager social media manager এখানে ছয়চল্লিশ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া তার মানে এখানে যে আপনার সাথে যায় এরকম কিওয়ার্ডগুলোকে আগে ফাইন্ড আউট করা তাহলে কোনটা কোনটা নেবেন আপনি টোটাল দশ থেকে বারোটা কিওয়ার্ড এখান থেকে বের করবেন যেমন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা নেবেন সোশ্যাল মিডিয়া এটা নিতে পারেন ফেসবুক মার্কেটিং এটাও নিতে পারেন ডিজিটাল মার্কেটিং এটাও নিতে পারেন তারপরে সোশ্যাল মিডিয়া পোস্ট এটাও নিতে পারেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মার্কেটার্স এটাও নিতে পারেন social media content create social media post মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে এই আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার গিক বানানো মানে চিন্তা ভাবনা করছি সেই জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়া লেখে সার্চ করছি তাই না এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়া লেখা এরকম যে কিওয়ার্ডগুলো থাকবে ওগুলো আপনি এখান থেকে বের করবেন এবং আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যেটা সোশ্যাল মিডিয়ার সাব ক্যাটাগরির সাথে যায় এরকম কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করবেন টোটাল আপনি দশটা কিওয়ার্ড ফাইন্ড আউট করবেন যেটা বেস্ট কিওয়ার্ড এখানে যেটা ওয়ান বা টু এনার যেটা বেশি ব্যবহার হয়েছে গিকে সেটা আপনি ব্যবহার করবেন এবং কমগুলোও ব্যবহার করবেন ঠিক আছে তো আমরা এগুলো নেওয়ার পরে আমরা দশটা দিয়ে একটা শীত তৈরি করব শীত তৈরি করার পর আমরা আরও কিছু গিক রিসার্চ করার জন্য আমরা দেখেন এখানে লিখতে পারি মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখতে পারেন অথবা আপনার যদি গিক হয় ইউটিউব তাহলে ইউটিউব মার্কেটিং বা প্রমোশন এর এই কথাটা লিখে কিন্তু আপনারা খুব সহজে গিকগুলো গিক থেকে মূলত আপনি ই করতে পারেন কিওয়ার্ডগুলোকে বের করতে পারেন এখানে দেখেন এই মেয়েটা কি কি কিওয়ার্ড দিছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তিনি social media social media manager Instagram digital marketing Facebook marketing আমরা কিন্তু তারা কোন কোন কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো কিন্তু আমরা এই টুলসের মাধ্যমে ইজিভাবে দেখতে পাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারছেন যে খুব সহজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কতগুলো অর্ডার কমপ্লিট করছে বা ইয়া আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লাভ রেট কয়টা আছে এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে অ্যানালাইটিক্স বা অ্যানালাইসিস করতে পারতেছি দেখেন তাদের সমস্ত কিছুগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আপনার কি কাজ থাকবে ফার্স্টে এগুলোকে সুন্দর করে রিসার্চ করতে হবে এবার যেহেতু আমাদের এখানে সার্ভিস প্রতিযোগী খুবই কম মাত্র সাত হাজার তিনশো একষট্টিটা তো এটা যদি আমি মার্কেটিং লিখে সার্চ করি দেখি মার্কেটিংয়ে কত আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দশ হাজার আমি যদি অনলাইন দিয়ে সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন মোটামুটি সাতশো এটা অ্যাভারেজ খারাপ না ভালোই আর এবার এখানে মূল কাহিনীটা হচ্ছে আপনার প্রতিযোগী যদি বেশি থাকে আপনার প্রতিযোগী যদি পাঁচ হাজারের উপর থাকে তাহলে আপনাকে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনার এটা কোথায় ব্যবহার করবেন আপনার টাইটেলে ব্যবহার করবেন এই যে এখানে দেখেন এই মেয়েটা কীভাবে ব্যবহার করছে মাল্টিপল কিওয়ার্ড তার টাইটেলে সেটা যদি আমরা দেখি এখানে দেখেন তার দশটা অর্ডার রানিং আছে তিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দুইটা ব্যবহার করছে আপনি দেখেন এটা মাল্টিপল মোটামুটি দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে মেন মেন একটা হচ্ছে ম্যানেজার আরেকটা হচ্ছে মার্কেটিং তো তিনি দুইটা ব্যবহার করছে ওকে তো অনেকেরই দেখতে পারবেন আরও বেশি ব্যবহার করছে আরও বেশি ঠিক আছে এরকম আপনি অনেক গিক দেখতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটার ম্যানেজার যা যা আছে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে তো আপনি মূলত এখানে যেটা করতে পারেন এই যে দেখেন এই একজন দেখেন কয়টা ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টাগ্রাম পোস্ট আবার ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আবার টিকটক ম্যানেজার বিষয়টা বুঝতেছেন এখানে তারা মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করছে যাতে যদি তার main keyword social media marketing বা ম্যানেজার যদি কিওয়ার্ড র্যাঙ্ক না করে তাহলে কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েশনের এই জায়গাতে বা এই কিওয়ার্ডটাও দেওয়া যেন তাকে খুঁজে পায় এটা দিয়েও যদি খুঁজে না পায় তাহলে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এটাতেও যেন খুঁজে পায় এটাতেও যদি না খুঁজে পায় তাহলে টিকটক ম্যানেজার এখানে যেহেতু তিনি পাঁচটা ছয়টা কিওয়ার্ড ব্যবহার করছে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু তার গিক দেখাবে মাস্ট বি দেখাবেই এগুলোর কিন্তু এই যে দেখেন টিকটক ম্যানেজার এটা লিখে যদি আমরা সার্চ করি আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের দরকার কি আপনার গিকের ভিতরে যত মানুষকে দেখাইতে পারবেন মানে যত ক্লিক আনতে পারবেন ফাইবারের ড্যাশবোর্ড থেকে তত কিন্তু আপনার গিগ র্যাঙ্কিং করতে হেল্প করবে বা র্যাঙ্ক করবে এখানে দেখেন এই কিউ কিওয়ার্ডটা টিকটক ম্যানেজার এটা লিখে যখন আপনি সার্চ করবেন আপনার প্রতিযোগী মাত্র চোদ্দোশো এবং আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখতে পারবেন যে আরও কম মাত্র একশো দেড়শোর মতো আসতে পারে ওকে দুইশো দুইশো চলে আসছে তো বিষয়গুলো বুঝতে পারছেন তো আপনার চিন্তা ভাবনা থাকবে মেন কিওয়ার্ড মানে বড় কিওয়ার্ড যেটা সব থেকে বড় এবং কম্পিটিশন বেশি ওইটা ব্যবহার করবেন দুইটা এবং ছোট কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন দুই থেকে একটা দুইটা বা একটা সর্বোচ্চ আপনি টোটাল পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করতে বলে ভালো আপনার গিকে কিন্তু অনেক সময় আছে কি আমরা টাইটেলের ভিতরে পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না বা আমরা নাও করতে পারি অনেকে আছে তো আপনি লিঙ্কে ব্যবহার করতে পারেন আপনি লিঙ্কে ব্যবহার করতেন উপরের লিঙ্কটা আপনি দেখতে পারেন অনেকজনের গিকের সাথে এগুলো পড়বে না হ্যাঁ অনেকজনের গিকের সাথে পড়বে না আপনি যদি একটু রিসার্চ করেন আমরা যদি আরও কয়েকটা গিক দেখি দেখি তার গিকের সাথে পড়ে কি না ওকে ম্যানেজার ওকে আমরা এরকম অনেক সেলার পাবো যাদের এগুলো এটার বলা ইউআরএল অপটিমাইজেশন এটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন বলে অনেকে এটার সাথে পড়বে না তো দেখি পিন্টারেস্ট এটার সাথে পড়তেছে অনেকে আপনি দেখতে পারবেন যে উপরে টাইট মানে ইউআরএলের সাথে গিগ টাইটেলটা পড়তেছে না তো আপনি ইউআরএলটা করতে পারেন তো এখানে ফাইবার আসলে একটা ক্লাসে করা সম্ভব না বা একটা বিষয় সম্পর্কে বলা এত সহজ না ফাইবারে অনেক কিছু আছে যেটা সব জায়গায় বলা যায় না ফাইবার রুলসের বাইরে যেতে পারে এগুলো আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে আসলে বলা হয় আর কি তো যাই হোক তারপরে আমি আপনাদেরকে বলি তাহলে যে এখানে আপনি টাইটেল অপটিমাইজেশনটা এবং কিওয়ার্ড রিচার্জটা আশা করি মোটামুটি আপনি বুঝতে পারছেন এবার মেন বিষয়টা হচ্ছে আপনি যে দশটা কিওয়ার্ড বাছাই করছেন ওই দশটা কিওয়ার্ডটা দিয়ে আপনি সুন্দর করে একটা আর্টিকেল লিখতে পারেন মানে হচ্ছে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখবেন ওই দশটা কিউওয়ার্ডের উপর বেস্ট করে মাস্ট বি আপনাকে বেস্ট মানে প্লেসমেন্ট করে আপনাকে এটা করতে হবে যদি বলেন যে ভাই আমি তো ইংলিশে দুর্বল তাহলে কোনো প্রবলেম নাই আমাদের ফেসবুকে ইউটিউবে ভিডিও আছে কিভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে হয় তো আপনি ওইখান ওই ভিডিওটা দেখে আশা করি যে আপনি সুন্দরভাবে এআই দিয়ে মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি সুন্দর একটা ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে পারবেন এবং আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই চ্যাট জিপিটিতে কি আমি গিগ তৈরি করলে সেটা অ্যাপ্রুভ করবে কিনা আমি অলরেডি একটা অ্যাকাউন্টে সমস্ত কিছু করছি অ্যাকাউন্ট তৈরি করছি মানে টোটাল পাঁচটা ছয়টা গিগও দিছি মোটামুটি সবগুলো অ্যাপ্রুভ হয়েছে এবং সেগুলোর র্যাঙ্কিংও আছে কোনো সমস্যা হয় নাই আপনি এটা লিখতে পারেন ঠিক আছে এবার আসি মেন ফ্যাক্টরগুলোতে সেই মেন ফ্যাক্টরগুলো হচ্ছে গিক র্যাঙ্কিং করার জন্য গিক র্যাঙ্ক আসে হচ্ছে কয়েকটা সিস্টেমে যেমন এখানে দেখেন কারো কারো ক্ষেত্রে দেখেন পাঁচটা অর্ডার পায় কিন্তু এখানে চলে আসছে তার এখানে হচ্ছে অপটিমাইজেশনটা খুবই ভালো করছে এবং প্রাইসিংটা মেটার করছে pricing love react love react এগুলো কিন্তু অনেক মেটার করে হ্যাঁ এখানে লাভ রিয়েক্ট অনেক বেশি এখানে লাভ রিয়েক্ট টাইটেল এগুলো ব্যানার সব কিছু মিলে করে একটা মেথড ভিজিটরের উপরে আপনার গিক র্যাঙ্কিং করতে হেল্প করে যদি আপনার গিকের ভিতরে মানুষের ক্লিক রেট বেশি পড়ে দেন ওইখান থেকে টুকটাক অর্ডার আসে তাহলে আপনার গিক ফার্স্ট পজিশনে থাকবে সারাটা জীবন তারপরে ফাইবার কারো বাপদাতা সম্পত্তি না বলা যাবে না অলরেডি ওদের অ্যালগোরিদম খালে উঠানামা করে এক এক সময় এক এক দিকে চলে যায় হুম তো আপনাকে কী করতে হবে সুন্দর করে একটা ইমেজ বানাতে হবে যেটা মানুষকে আকৃষ্ট করবে এবং সহজে ক্লিক করবে আপনার গিকের ভিতরে সময় স্পেন্ড করবে দেন যদি তাদের ভালো লাগে আপনি ইনফরমেশনগুলোকে আপনি পরিপূর্ণতা দিতে পারেন তাহলে আপনার ওইখানে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেকেন্ড র্যাঙ্ক করার মেথড সেটা হচ্ছে অর্ডারের মাধ্যমে রিভিউর মাধ্যমে আপনি গিক র্যাঙ্ক করাতে পারেন যদি আপনার মনে হয় আপনি নতুন সেলার তাহলে রিভিউ নিয়ে আপনি গিক র্যাঙ্ক করাতে পারেন এবং গিক ডেসক্রিপশনের নিচ দিয়ে একটা সিস্টেম করা যায় এটারা বলা হয় কিওয়ার্ড প্লেসমেন্ট একটা নিচের দিকে আপনি কোন কোন কিওয়ার্ডকে ফোকাস করতেছেন সেটার উপর আসলে আমি আগেও বলতেছি যে আমাদের হয়তো ফ্রি কোর্সের ভিতরে আসলে এত কিছু বলা যাবে না দেখা যাবে অনেক কিছু আমাদের হাইট রাখতে হয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ওইগুলো করে নিতে হবে তারপরে আপনার আরও মেথড আছে অনেকগুলো সিস্টেম আছে র্যাঙ্ক করার আপনি এখানে অপটিমাইজেশন মানে এসির মাধ্যমে আসতে পারবেন ডেলিভারির মাধ্যমে মানে হচ্ছে অর্ডার বা আপনি রিভিউর মাধ্যমে আসতে পারেন এবং ইমেজ বা কন্টেন্টের উপর বেস করে আসতে পারেন এখানে আরও অনেকগুলো সিস্টেম আছে আসলে বলা যাচ্ছে না তো আশা করি আপনারা মোটামুটি যতটুকু বললাম বা আপনি যদি এইটুকুই কাজে লাগান আমি যতটুকু বললাম আই হোপ যে আপনার গিক হান্ড্রেড পারসেন্ট আমি লিখে দিতে পারি হান্ড্রেড পারসেন্ট তারপরে সিক্রেট জিনিস থাকে তারপরে আপনি যতটুক বললাম আপনি যদি এইটুক ফলো করেন হান্ড্রেড পারসেন্ট আপনার গিক ফার্স্ট পজিশনে থাকবে যদি না থাকে আমারে বললেন ঠিক আছে তাহলে বললেন কমেন্ট খোলা আছে আমার কেউ কেউ বলতে পারবে না যে আমি যেগুলো ক্লাস করছি সেগুলো সম্পূর্ণ বুয়া ক্লাস আমার স্টুডেন্টদের গিক ফার্স্ট পজিশনে থাকে কিভাবে তারা কি ম্যাথড ইউজ করে ফার্স্ট পজিশনের জায়গা সাত দিন এক মাসের ভিতরেই তো সিস্টেম অবশ্যই আছে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এখানে এইগুলো সিস্টেম করবেন বা সব থেকে এখন মেন ফাইবারটা কিন্তু এখন টোটালি কথা হচ্ছে গুগল নেটওয়ার্কের বা গুগলের আওতাভুক্ত হয়ে গেছে এখানে ফাইবারের সিস্টেম সার্চ সিস্টেম আর গুগলের সার্চ সিস্টেম হুবহু সেম মতো চলে আসতেছে এটা কিন্তু সমস্ত কিছু গুগলের মতো হয়ে গেছে আশা করি যে আপনারা এটাকে অবশ্যই কেয়ারফুলি নিতে হবে যদি ফাইবারে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কেয়ারফুলি কাজগুলো করতে হবে এবং একজন ভালো একজন মানুষের কাছ থেকে আপনাকে গাইডলাইন নিতে হবে যদি ফাইবারে টিকতে চান আর এখানে প্রথমত হুট করে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার দরকার নাই প্রথমত আপনি রিসার্চ করবেন অনেকে আছে ঠকছে দেন ফোন করতেছে আমাদেরকে তো আমি বলছি যে দেখেন আপনার প্রথমে কোনো টাকা দেখে বা স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখে সাকসেস ওইখানে যা দৌড়াদৌড়ি করার দরকার নাই আপনি দেখেন তারা কিভাবে কতদূর সাপোর্ট দেয় দেন আপনাকে হেল্প করে পাশাপাশি আপনাকে কত দূর তাদের ভিডিওর কোয়ালিটি মানে হচ্ছে তার কাজ শিখাইতেছে সেটার কোয়ালিটি কতটুক এইগুলো দেখে অ্যাডমিশন নিয়েন ঠিক আছে অনেকে আছে যারা প্রতারিত হচ্ছে আশা করি যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ